আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া এক মাটির তৈরি দুজন যদি বলি মন সাজন তবে কেন সাদা কালো রং ও এক মাটির তৈরি দুজন যদি বলি মন মহাজন তবে কেন সাদা কালো রং আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া বেলায় আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং দেহ দিলায় আত্মা দিলা দিলা একটা মন ক্ষণে ক্ষণে বদল করে ভালোবাসার রং আগে আঁকা ছবির মতন আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ কার হয়ে বললি রে তুই আমি কালো রং হেসে হেসে দুঃখ দিতে খুঁজেনি কারণ কার হয়ে বললি রে তুই আমি কালো রং আগে তোর চক্ষু দুটিকে দিয়েছিল বাধি ভালোবাসার বিচার করিস দেহের রং দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া আমারে বানাইছে খোদা কোন মাটি দিয়া তোরে বানাইছে খোদা কোন মাটি দিয়া